হ্যালো ফ্রেন্ডস আপনারা হয়তো প্রযুক্তি নিয়ে অনেক অনেক কল্পনা করেন কিন্তু মানুষ এমন এমন কয়েকটা রোবট তৈরি করেছে যা শুধু দেখতেই মানুষের মতো নয় এদের মানুষের মতো অনুভূতি এবং ফেস এক্সপ্রেশন রয়েছে এছাড়াও চীনারা জিয়া জিয়া নামের একটা রোবট তৈরি করেছে যে রোবটকে কয়েকশো মেয়েদের মধ্যে রাখলে কারো বোঝার সাধ্য নেই এটি মানুষ নাকি রোবট নতুন প্রহরের এই এপিসোডে এমন কয়েকটা রোবট সম্পর্কে জানব যারা দেখতে হুবহু মানুষের মতো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল so let start the video নতুন প্রহর এরিকা এরিকা হলো একটা অসাধারণ হিউম্যান রোবট একজন প্রফেসর এই রোবটটি তৈরি করেছেন এই রোবটটির স্কিন দেখতে হুবহু মানুষের মতো এই রোবটটি মানুষের সাথে প্রচুর মজা করে যে হুবহু মানুষের মতোই মাথা নাড়াতে পারে এছাড়াও এই রোবটটি চোখের পাথা উঠানো এবং নামাতে পারে অসাধারণ এই রোবটটির চুল বা হেয়ার স্টাইল এতটাই নিখুঁত যা পুরোই মানুষের মতো এছাড়াও এই রোবটটি মানুষের সাথে কথা বলার জন্য নতুন নতুন প্রশ্ন করে এবং আলোচনাকে আরও দীর্ঘ করে তোলে এরিকা এমনভাবে তার চোখ নাড়ায় যা একেবারেই মানুষের মতো এরিকা এমনভাবে কথা বলে যাতে কেউ বুঝতেই পারবে না যে সেটি একটা অ্যান্ড্রয়েড সিস্টেমেটিক রোবট এরিকা তার হাত পা এবং ঠোঁটের এক্সপ্রেশন মানুষের মতোই নিয়ন্ত্রণ করে আর এই রোবটটি খুবই সমালোচিত সমগ্র বিশ্বে Well, I think for now that's it. So thanks, Erica. Goodbye. Young young young young হলো অবাক করার মতো আরও একটা হিউম্যান রোবট এই রোবটটি বিভিন্ন অডিয়েন্সের সাথে কথা বলে এছাড়াও ইয়াং ইয়াং বিভিন্ন প্রোগ্রামে যায় এবং আলোচনা বা বক্তব্য উপস্থাপন করে এই রোবটটিও মানুষের মতো চোখ ঘুরাতে পারে এবং চোখের পলক ফেলতে পারে চীনের একটা মেয়েকে দেখে হুবহু তার মতো করে এই রোবটটি তৈরি করা হয়েছে মিম এবার একটা অদ্ভুত রোবটের কথা বলি আপনি যদি ডান্স দেখতে পছন্দ করেন তবে এই রোবটটি খুবই পছন্দ করবেন মিম মানুষের মতো হাঁটতে পারে এছাড়াও জাপানের এই রোবটটি নিয়ে অনেক মুভিও তৈরি করা হয়েছে এই রোবটটি হুবহু মানুষের মতো নাচতে পারে মূলত এই রোবটটি মানুষকে বিনোদন দেওয়ার জন্য তৈরি করা হয়েছে দেখুন এটি কত সুন্দর ডান্স করে ফ্রেড এই পুরুষ রোবটটিও অনেক অদ্ভুত এটিও কথোপকথনের জন্য সবার কাছে অত্যন্ত সমালোচিত এই রোবটটিও হুবহু মানুষের মতো তার গলা এবং ঘাড় নাড়াতে পারে এছাড়াও ফ্রেড মানুষের সাথে আড্ডার আসর জমাতে পারে মার্ক ওয়ান এই রোবটটি অত্যন্ত সুন্দর এটি এমনভাবে তার ফেস এক্সপ্রেশন দেয় যা হুবহু একজন হলিউড নায়িকার মতো আর এই রোবটটি যিনি তৈরি করেছেন তিনি তার পছন্দের হলিউড অ্যাক্ট্রেসের ফেস অ্যান্ড বডি এর সাথে হুবহু মিল রেখে এই রোবটটি তৈরি করেছেন যদিও এই রোবটটি তৈরি করতে তার অনেক সময় লেগেছে তবুও এর নির্মাতা সঠিকভাবে এটি নির্মাণ করে সমগ্র বিশ্বে চমক তৈরি করেছে এটিকে অনেক সুন্দরী মেয়েদের মধ্যে রাখলে বোঝাই যাবে না এটি আসলে রোবট নাকি মানুষ জিয়া জিয়া চীনের সবথেকে আকর্ষণীয় এবং মোস্ট বিউটিফুল ওম্যান রোবট এটি জিয়া জিয়া নামক রোবটটির আকার হুবহু চাইনিজ গার্লদের মতো এই রোবটটি দেখলেই সবাই এর সাথে ছবি এবং সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে তাছাড়াও আশ্চর্যের এই রোবটটি সেলফি তোলার সময় বিভিন্ন ভঙ্গিতে দাঁড়ায় এবং নানা রকম ফেস এক্সপ্রেশন দেয় কয়েকশো চাইনিজ মেয়েদের মধ্যে এই রোবটটিকে যদি রাখা হয় তবে কেউই মনে হয় এই রোবটটিকে খুঁজে বের করতে পারবে না বর্তমানে সবথেকে আলোচিত এই রোবটটি এই রোবট বিভিন্ন প্রোগ্রামে গিয়ে নানা ধরনের বক্তব্য উপস্থাপন করতে পারে হুবহু মানুষের মতো এখন সমগ্র মানবজাতি মনে করছে ভবিষ্যতে রোবটিক্স প্রযুক্তি আরও অনেক অনেক এগিয়ে যাবে মানুষের অনেক অনেক কাজে রোবটগুলি সবথেকে ভালো বন্ধু হবে এমনটাই সবার আশা থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এরকম নতুন নতুন সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন যাতে আমাদের আপলোড করা ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে it's your host Shubho signing out